আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলহিল আমিন ওলা আলিহি ওয়াসাহাবিহি আজমাইন আম্মাবাদ সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আজকের ছোট্ট বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি ভিডিও কে কেন্দ্র করে প্রচলিত বিশেষ বিশেষ যেসব বক্তা আছে যেহেতু সুরালো কণ্ঠ সর্বাধিক জাল হাদিস তাদের মাধ্যমে সম্প্রচারিত হয়েছে পূর্ববর্তী সময়তেও এবং এখন পর্যন্ত এই জন্য সালাফরা বিখ্যাত বিখ্যাত গ্রন্থ রচনা করেছেন যে শুধু মানে কেচ্ছাখানির ওপরে তো যাই হোক এমন একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি একটা বিখ্যাত ঘটনা যেগুলো আমাদের বাংলাভাষী বক্তাদের মুখে শোনা যাচ্ছে যে নাবি মুসা আলি সঙ্গে একজন কসাইয়ের জান্নাতে থাকার একটা ঘটনা এটা শুধু বাংলাতেই যদি আপনি লিখেন যে মুসা এবং কসাই এর দুটো শব্দ লিখে যদি আপনি ইউটিউবে সার্চ করেন না হলেও বিশ জন আলেম যারা ওয়াজি যারা বক্তৃতা দেয় আলোচনা করে তাদের আপনার আলোচনা পেয়ে যাবেন এমনকি যারা বড় বড় ডিগ্রিধারী বড় বড় মানে মানে তার একটা ইসলামিক স্কলারের মধ্যে পড়ে তারপরে তারা এই আলোচনাটা তারা খুব সুন্দরভাবে ঘটনাটা যেমন আছে তার চেয়ে রং চং মাখিয়ে তারা পরিষ্কারভাবে কত সুন্দর করে চমৎকারভাবে মানুষের সামনে উপস্থাপন করে এবং বিখ্যাত বিখ্যাত আলোচক আমি যাই হোক অনেক বিখ্যাত বিখ্যাত আলোচক তারা এই আলোচনা এই ঘটনাটি বলেছে আমি তাদের নাম নিচ্ছি না আমি শুধুমাত্র একজনের আমি আলোচনা শোনাবো আপনারা ইউটিউবে গিয়ে দেখতে পারেন অসংখ্য এ ধরনের মানে একই ঘটনা অসংখ্য বক্তা একাধিক আলোচনাতে তারা করেছে যে নবী মুসা আলাহিসাল্লামের সঙ্গে একজন কসাইয়ের একটা ঘটনা জান্নাতে সঙ্গী কিভাবে হবে এ প্রসঙ্গে আসেন প্রথমত আমরা সেই ঘটনাটা আপনাদেরকে শোনাই তারপর আমরা সেই বিষয়টি বিস্তারিত আলোচনা করব আসেন প্রথমত একটা ঘটনা শোনাই অনেক আলোচক আছে আমি আগে থেকে বলি তবে কিছু ফেমাস পার্সন কিছু আছে তারাও এই আলোচনাটা করেছে একাধিক জায়গাতে করেছে আমি সকলের শোনাচ্ছি না একজনে শোনাচ্ছি দেখেন আলোচনাটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি হ্যাঁ আপনারা বাংলাতে গিয়ে যদি লেখেন তবু আপনারা পেয়ে যাবেন ইন্টারনেটে ইউটিউবে গিয়ে পেয়ে যাবেন এই ঘটনা আসেন দেখেন আল্লাহর কাছে জানতে চাই আমার সফর সঙ্গী হবে আপনি আমারে বলেন অঞ্চলে একজন কসাই তোমার সাথে তোমার হবে এত এত সহজ এত এত তাদের কারণ লিস্টে আল্লাহ পাক আমাকে জানালেন কষায় ব্যক্তি কি করে আমি আমার মতো একজন গভীরের সাথে জান্নাতে যাবে তার আমলটা কি আমার দেখা দরকার সকালবেলা চলে গেলেন খোঁজ খবর নিয়ে সেই কষায়ের দোকানে দেখলেন গরু জবাই করেছে গুষ্ঠের ভালো ভালো টুকরাগুলো আলাদা করে প্যাকেট করে রাখলেন সারাদিন বেচা কেনা করার পরে সন্ধ্যাবেলা যখন বাড়ির দিকে রওনা হয়েছে গুষ্ঠের সেই টুকরাগুলো হাতে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলে গেলে তিনি পেছনে পিছনে সংগোপনে তাকে ফলো করলেন লোকটা যায় কোথায় বাড়িতে গিয়ে দেখে বাড়িতে রয়েছে তার এক বুড়ি মা হাঁটতে পারে না চলতে বাইরে না হয়ে ঘরের মধ্যে শুয়ে আছে বুড়ি মা এই কথাই লোকটা নিজের হাতে পুস্তকগুলো ধৌত করে রান্না করে গুণা করে ওই দক্ষিণে মায়ের মুখের মধ্যে নিজের হাতে উঠাইয়া দেয় এই যে সোজা খান বলে হলরতে মোসা কালিমুল্লার প্রশ্ন হল হয়ে গেল তিনি বুঝতে পারলেন এই কষাই বৃদ্ধা অসহায় চলতে পারে না হাঁটতে পারে না মাকে যে সম্মান দিয়েছে মায়ের যে খেদমত করেছে এই খেদমত আল্লাহর কাছে কবুল হয়ে গেছে তৎকালীন যুগে শ্রেষ্ঠ আবে তৎকালীন যুগে আল্লাহ পাকের সবচাইতে দামি নবী বন ইসরায়েলের শ্রেষ্ঠ নবী হযরত মূসা কালিমুল্লাহর সাথে ওই সংসারের জান্নাত আল্লাহ নসিব করে দিলে এজন্য পিতা মাতার সন্তুষ্টি আল্লাহ পাকের সন্তুষ্টি নির্ভর করে পিতা মাতার সন্তুষ্টির উপরে কোন সন্তানের প্রতি বাপ মা যদি খুশি হয়ে যায় আল্লাহ পাক তার উপরে খুশি হয়ে যায় নবীজ বলেন কোন রাতের বেড়ায় কোন বান্দা যদি এমন অবস্থায় শুয়ে থাকে যে তার মা তার বাবা দুটোই তার দুজনই তার উপর সন্তুষ্ট নবীজি বলেন জান্নাতের দুইটা দরজা বান্দার জন্য খুলে রাখে আবার বেলা সকালবেলা কোনো বাবা কোনো মা তার সংস্থানের প্রতি খুশি হয়ে যায় নবীজি বলেন সারাদিন সকাল থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত জান্নাতের দুটি দরজা আল্লাহ পাক ওই সন্তানের জন্য খুলে রাখেন ওই দিনের বেলা ওই রাতের বেলা যদি ওই সন্তান দুনিয়া থেকে চলে যায় তাহলে আর দেরি নয় সরাসরি ওই সন্তানের ঠিকানা জান্নাত হয়ে যায় আচ্ছা যাই হোক আপনার আলোচনাটা এতক্ষণ ধরে শ্রবণ করলেন আমি পুরোটাই শোনালাম তাদের এ ধরনের অনেক ফেমাস পার্সন এই আলোচনাটা করেছে আমি সবারই তা দিলাম না কেন কিছু কিছু আলোচক এতই ফেমাস তাদের আলোচনা দিলে আপনারা হজম করতে পারবেন না ফালতু গালিগালাজ করবেন তো গালিগালাজ না শোনার জন্যই আর কি আমি চালাইনি তো আপনারা জানেন এই আলোচনা কারা কারা করেছে প্রথম কথা আপনাদেরকে বলছি আলোচনা করার উদ্দেশ্য কাউকে হেউ প্রতিপন্ন করা নয় যদি হেউ প্রতিপন্ন হতো তাহলে ওই ব্যক্তির আমি ভিডিওটা আগে শোনাতাম কারণ উনি ফেমাস এবং আমার ভিডিওটা ভাইরাল হতো আমি এটাও জানি তো এই অসুস্থতা থেকে বাঁচার জন্য আমি তার বক্তৃতা শুনাই নাই আমি অন্য একজন ব্যক্তির আলোচনা শুনেছি আর অনেকজন আলোচনা করেছে প্রথম কথাটা হচ্ছে ইসলাহ তাদেরকে ইসলাহ করার জন্য কেননা সমস্ত ওলেবাদের ঐক্যমতে জাল হাদিস বর্ণনা করা হারাম গুনায় কাবিরা সে বুখারি কিতাবল ইলম হাদিস নম্বর একশো নয় দশ এগারো পরপর হাদিসগুলো বর্ণনা করা আছে যে আল্লাহ মোহাম্মদ বলেছে আর এই হাদিসটা কমপক্ষে পঞ্চাশ জন সাহাবি বর্ণনা করেছে মানে এতই মানে সাহাবি এত পরিমাণ বর্ণনা করেছে এটা মোতাওয়াতিরের ওপরে ডবল মোতাওয়াতির তিন ডবল মোতাওয়াতির পঞ্চাশ জন সাহাবি এ হাদিসটা বর্ণনা করেছে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি তিনি ফাইজুল বাড়ি প্রথম খণ্ড হাদিস নাম্বার একশো নয়ের ব্যাখ্যাতে তিনি বলেছেন যে পঞ্চাশ জন সাহাবি থেকে হাদিসটা বর্ণনা আছে আর মানে বিখ্যাত হাদিস সকলে জানেন যে আল্লাহ রসুল মাহমুদ ইসলাম হচ্ছে কোনো ব্যক্তি যদি আমার নামে কোনো কথা বলে অথচ সেই কথা আমি বলি নাই মাকাদ মিনান্নার তার থাকার জায়গায় জাহান্নাম মানে কাজাব আলাইয়া মুতামিদান কোনো ব্যক্তি এমন কোনো কথা বললো আল্লাহ রসুল বলছে যে কথা আমি নবী মোহাম্মদ বলি নাই কিন্তু আমার দিকে নিষ্বাত করে কেউ যদি এই কথা প্রচার করে দেয় তার থাকার জায়গা স্পষ্ট জাহান্নাম তো এই হাদিসের ভিত্তিতে সমস্ত মহাদিসগণ সমস্ত ফোকাহাগণ সকলেই একমত যে বিশ্ব নবীর তরফ থেকে কোনো জাল হাদিস বর্ণনা করা যাবে না হ্যাঁ জাইফ হাদিস কিছু দুর্বল হাদিস এগুলো বর্ণনা করার ক্ষেত্রে কিছু কিছু ওলেমারা শিথিলতা অবলম্বন করেছে তারা বলেছে হ্যাঁ জৈফ হাদিস বর্ণনা করা যেতে পারে তবে ওখানে কিছু শর্ত ছয়খানা তারা ক্রাইটেরিয়া ছয়টা শর্ত ঢুকেছে কিন্তু জাল হাদিসের ব্যাপারে সকলে একমত মুসলিম উম্মা একমত যে জাল হাদিস বর্ণনা করা যাবে না এটা গোনাই কাবিরা এটা বিশ্ব নবীর নামে মিথ্যা কথা বলা আর আল্লাহ বলছে যে আমার নামে মিথ্যা কথা বলবে তার থাকার জায়গা জাহান্নাম হাদিসু বানী ইসরায়েল আল হারাস এই বিষয়ে হাদিস আছে সে বুখারি তিন হাজার চারশো একষট্টি নম্বর হাদিস আসল বলছে যে আমার একটা কথা জানা থাকলেও বলে দাও তবে বানিস্তালের কথা বলো কোনো দোষ নাই তবে কথা বলার ক্ষেত্রে সেখানে দেখতে হবে যে কথাগুলো কি বিশ্বনবীর তরফ থেকে প্রমাণিত আছে না নেই তো সার্বিকভাবে আমরা যে ঘটনা এতক্ষণ ধরে শুনছিলাম এই ঘটনা মূলত এটা কোনো বাণী কাহিনী কাহিনও না কোনো বাণী আমি বিশেষ করে মুসা ইসলামের ঘটনা যেহেতু তারা বলতে চাইছে তো মুসা ইসলামের উপরে বাণী যে গ্রন্থ রচনা করেছে যেটাকে বাইবেলের ওল্ড টেস্টমেন্ট বলা হয় যেখানে মুসা আলাহ তথা মোজেসের পাঁচটা কিতাব এখন পর্যন্ত পৃথিবীতে বিদ্যমান বিকৃত কিতাব যেটা তরাত হিসেবে ব্যাখ্যা তারা করে আছে book of Genesis Exodus Leviticus number Deuteronomy এই পাঁচটা গ্রন্থ আমি ভালোভাবে পড়েছি এই পাঁচটা গ্রন্থতেও বানিসালের কোনো কাহিনীতে তিয়াত্তরখানা যেটা গ্রন্থ আছে এর মধ্যেও কোনো কিছু প্রমাণিত নয় বিশেষ করে মৌসা আলাহিসামের এই ঘটনা এমনকি কোনো তাফসির কারকগণ এই তাফসিরটা করেছে কোনো আয়তের ব্যাখ্যাতে এমন কিছু প্রমাণিত নয় আমি যতটুকু তাহাকিক করে দেখেছি যে এই হাদিসের কোনো সনদই নেই এই হাদিসের কোনো সনদ নেই আমি এই হাদিসটা সংক্ষিপ্ত আপনাদের সামনে তাহাকিক করব এবং এই মানে ঘটনা কোথায় মজুদ আছে কে প্রথমে ঘটনাকে চালু করেছে কত হিজড়িতে চালু করেছে এই বিষয়ে তো আপনারা ঘটনাটা শুনেছেন এই ঘটনা মূলত প্রথম যিনি রচনা করেন সেটা হচ্ছে নয়শো তিয়াত্তর হিজড়িতে সরি নয়শো একত্রিশ হিজড়িতে প্রথম ঘটনাটাকে রচনা করা হয় আর এই ঘটনা যিনি জাল করেছেন সেই ব্যক্তির নাম হচ্ছে যে সঈদ আলী জাদ পাঁচশো তিয়াত্তর হিজড়িতে ইনি মৃত্যুবরণ করেন ইনার একটা বই ছিল সেই বই তিনি নকল করেছে তারপরে আরেকজন বইটাকে কপি করেছে এই ঘটনা মূলত যেই আরবি ইবারত মজুদ আছে সেটা হচ্ছে মাফিতাহুল জিনান শারুল শিরাতিল ইসলাম প্রথম খণ্ড পাঁচশো তেষট্টি পৃষ্ঠাতে এই ঘটনাটাকে নকল করা হয় তারপরে এই মাফি তাহিল জিনানে এই ঘটনাটাকে নকল করা হয়েছে তারপরে এটা জনসাধারণের কাছে আস্তে আস্তে প্রচার হয়েছে আর এই ঘটনা প্রথম যেটা রচনা করা হয়েছে পাঁচশো তিয়াত্তর হিজড়িতে আর পরবর্তী সময় নশো একত্রিশ হিজড়িতে লেখক এটাকে প্রচার করে এখান থেকে ঘটনাকে এখন গোটা মানে সমাজে এটা প্রচার করা হচ্ছে আর সবচেয়ে বড় কথা যিনি ঘটনাটা জাল করেছেন তিনি এখন কোনো সনদ ব্যবহার করেনি একটা হাদিসের যদি সনদ না থাকে আবদুল্লাহ ইবনুল মুবারক রহিমাহুল্লাহ জন্ম একশো আঠারো হিজুরি মৃত্যু একশো একাশি হিজুরি ইমাম আবু হানিফ একজন ছাত্র তিনি বলছেন ইসনাদু মিনাদ্দিন সনদ হচ্ছে দিনের অন্তর্ভুক্ত সুপিয়ান সাউরি তো আরো কঠোরভাবে সমালোচনা করেছে যে সনদবিহীন কোনো হাদিস গ্রহণযোগ্য নাই কেন সনদ যদি না থাকে সে হাদিস জাল সমস্ত ওলেমাদের ঐক্যমতে জয়ীফ হাদিস গ্রহণ করা যাবে কি যাবে না ইকতলাব আছে এটা নিয়ে আলোচনা করছে না ইসরায়েলি ঘটনা বর্ণনা করা যাবে কি যাবে না এটাও ইকতলাব আছে তবে যে ঘটনা বলা হচ্ছে মুসার সাল্লাম নামে এটা না কোনো ইসরায়েলি রেওয়াত না কোনো তাফসির কারকগণ নিয়ে এসেছে না কোনো জৈব সনদে আছে না কোনো মানে মৌজু কোনো মানে সনদের কিতাবে আছে কোনো সনদ নেই সনদই নেই একদম অনার্থক একজন নির্ভেজাল একটা মিথ্যাচার মানে এই মর্মে কোনো হাদিসের গ্রন্থে কোনো হাদিস নেই আমি যখন ঘটনাটা শুনেছি আমি মাকড়াই সামলা সম্পূর্ণ সার্চ করেছি প্রায় বারো হাজারের অধিক কিতাব আমি সার্চ করে দেখেছি বারো হাজার প্রায় সার্চ করেছি এই ঘটনা কোনো জায়গাতে সনদ সহ প্রমাণিত নয় তাই সুপ্রিয় শ্রোতা মণ্ডলী এবং বক্তা সাহেব যারা আছে তাদেরকে অনুরোধ করব যে আল্লাহ সুবাহতালা বর্তমান প্রেক্ষাপটে আমরা এমন সময়তে জন্মগ্রহণ করেছি আমাদের দিন প্রচার করা যেমন সহজ ঠিক একইভাবে দিনকে ভালোভাবে তাহাকে করা আরও অত্যাধিক সহজ আপনার হাতে সবসময় দেখি আমরা যে আপনার হাতে একটা আইপ্যাড আছে আপনার হাতে মোবাইল আছে তো আপনি যখন কোনো একটা ঘটনা বলছেন টুক করে যদি একবার যদি মাত্রায় সামলাতে সার্চ করে দেখে নেন যে আসলে ঘটনাটা আছে না নাই মাত্র তিন চারটে মিনিট সময় লাগে তিন চারটে মিনিট সময় যদি আপনি আরবি টাইপটা করে দেন আপনি যে ঘটনা বলছেন একবার যদি ক্লিক মেরে দেন এ হাদিসটা কোথায় আছে সহি না জয়েব না মজু না সনদ আছে না নাই সমস্ত কিছু বিস্তারিত চলে আসবে একজন আলিম মানুষ আপনি ভালো আরবি জানেন আরবি বোঝেন এটা আপনার জন্য কঠিন বিষয় নয় আপনি বলার স্টেজে উঠেও আপনি বসে বসে আপনি সার্চ করে দেখে নিতে পারেন যে ঘটনাটা সহিনা জৈব না মজু আসলে হাদিসের গ্রন্থে আছে না নেই এগুলো দেখতে পারেন তো এটা হচ্ছে দিন হচ্ছে একটা আমানত আর আমানতকে যথার্থভাবে পৌঁছানো এটা একজন আলেমের দায়িত্ব আর আলেম যদি মানে আলেমের চেয়ারে বসে সে যদি এমন জাল হাদিস বর্ণনা করে যেটা একদম জাল মানে আওয়ালমা খালাকলা নুরি এটা তো কিছু কিছু গ্রন্থে পাওয়া যায় সনদও আছে জাল সনদ আছে কিন্তু এই হাদিসের কোনো সনদই নাই মানে একাধিক জাল হাদিসের সনদ আছে কিন্তু এই হাদিসটা কোনো সনদ নাই সুপ্রিয় শ্রোতা মন্ডলী তেমন মানে আপনারা বুঝতে পারছেন যেটা একটা নির্ভেজাল মিথ্যাচার আর যেহেতু বিশ্ব নবীর দিকে নিষ্পাত করা হচ্ছে এটা গোড়ায় কাবিরা আমি এটা আলোচনা করছি মানে ওই বক্তা সাহেবের ভুল ধরছি না অথবা তার আমি সমালোচনা করছি না তার গিবত করছি না আমি তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করছি কেন তিনি একজন আলেম মানুষ তিনি একটা জাল হাদিস প্রচার করছে আর বিশ্বনবী হচ্ছে জাল হাদিস প্রচার করলে তার থাকার জায়গায় জাহান্নাম আর সমস্ত ওলেমা হানাফি শাফি মালিকি হাম্বালি দেবন্দি বেরলবি জামাত ইসলামী যতজন আছে সমস্ত ওলামারা একমত এখানে যে জাল হাদিস বর্ণনা করা গোনায় কাবিরার অন্তর্ভুক্ত এটা হারাম এটা হারাম এটা হারাম কেউ দ্বিমত করেনি এখানে তো ইত্তলাপ নেই অন্তত আপনারা এই বদ বর্ণনা যখন করছেন তখন অন্তত এই জাল বর্ণনাগুলোকে আপনারা এড়িয়ে চলুন কেন আপনাদের আলোচনা দেখেছি অনেকগুলো জয়েফ হাদিস আছে আমি জয়েফ হাদিস নিয়ে কথা বলছে না যেহেতু ইকতলাপ আছে জাল হাদিস নিয়ে তখন ইকতলাপই নেই জাল হাদিস কেন আপনাদের তরফ থেকে আসছে যেন আলেম মানুষ আর আমি এ কথাই বলি যে অন্তত একবার চেক করে নেন যখন বক্তৃতা দিচ্ছেন সেই সময় তো আপনি জানেন যে আপনি কোন বর্ণনাগুলো বলবেন বা এর আগে বলেছেন অন্তত একবার চেক করে দেখে নেন হাতে মোবাইল থাকে ল্যাপটপ থাকে ট্যাব আছে একমাত্র চারটে মিনিট তিনটে মিনিট সময় যদি আপনি একটু চেষ্টা করেন এই হাদিসটা সহিনা জিব না মজু এটা আপনি ধরে ফেলতে পারবেন উম্মুদকে জাল হাদিস কেননা আমি দেখলাম এই ভিডিওটার নিচে কমেন্ট লেখা আছে সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ মাশাল্লাহ মানে অত্যাধিক পরিমাণে অথচ এটা জাল বর্ণনা তবে জাল বর্ণনা যে ভয়াবহতা একজন আলেম তো জানে সাধারণ মানুষ বুঝে না যে জাল হলো তো কি হয়েছে ঘটনা তো ভালোই যে না জাল হাদিস আপনি এমনি কেচ্চাকানি নিজে বানিয়ে বলেন এটা গোনা নিজে যদি কেচ্চাকানি ঘটনা বানিয়ে বলেন এটা গোনা কিন্তু বিশ্ব নবীর দিকে যখন ইসবাত করবেন আল্লাহ রসুল বলেছেন তখন এটা হচ্ছে গোনা এক কাবিরা এর চাইতে বড় গোনা আরো মানে আছে কি না মানুষ যে শিখ করছে এটা তো গোনা তার ইমাম জাহাবির রহমাল্লাহ কিতাবুল কাবাইরে তিনিও নকল করেছেন যে আল্লাহ সাল্লাহ দিকে মিথ্যা কথা নিসবাত করে দেওয়া এটা গুনায় কাবিরার অন্তর্ভুক্ত তাই আমরা বক্তাদেরকে বলবো আপনারা এই রয়াত থেকে আপনারা দূরে থাকবেন সমস্ত ওলেমাদের ঐক্যমাদের কোনো ইকতলাপ নেই এখানে আহলে হাদিস হানাপি দেবন্দি বেরলবি কোনো ইকতলাপ সকলে আপনারা বলেন যে জাল হাদিস বর্ণনা করা হারাম তারপরে জাল হাদিস বর্ণনা করছেন এখান থেকে দূরে থাকা অতীব বাঞ্ছনীয় কেন সৈ বুখারি মুসলিমের একাধিক হাদিস আছে বিষ্ণু বলেছে যেমন নামে মিথ্যা কথা বলে তার থাকা জেগে জাহান্নাম আপনি পিতামাতার ভক্তি শ্রদ্ধা ভালোবাসা এটা জনসাধারণকে আপনি ই করতে চাইছেন বোঝাতে চাইছেন এর জন্য জাল হাদিস বর্ণনা করার দরকার নেই সহি হাদিসেই আল্লাহ সাল্লামের সহি হাদিসে এর চাইতে ভালো ভালো সুন্দর সুন্দর ঘটনা পাওয়া যায় আমি একটা বলি বক্তা সাহেবদের জন্য যে পিতামাতার যে খেদমত করতে হবে পিতামাতার খেদমতের ফজিলত ফজিলত এগুলোর জন্য জাল হাদিসের দরকার নাই সই হাদিসে এর চেয়ে অসংখ্য সুন্দর সুন্দর বর্ণনা আছে একটা দলিল দিয়ে বুঝতে পারবে সই বুখারি হাদিস নাম্বার দু হাজার দুইশো পনেরো এবং সই বুখারি হাদিস নাম্বার দু হাজার দুইশো বাহাত্তর সই বুখারি হাদিস নাম্বার দু হাজার তিনশো তেত্রিশ সই বুখারি হাদিস নাম্বার তিন হাজার চারশো পঁয়ষট্টি সই বুখারি হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো চুয়াত্তর অনেকবার এসেছে ইমাম বুখারি রহমল্লা অনেকবার এসেছে সই মুসলিম এসেছে হাদিস নাম্বার দু হাজার সাতশো তেতাল্লিশ সন আবু দাউদ হাদিস নাম্বার তিন হাজার তিনশো আটাত্তর মুসনাদে আহমদ হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো সাঁত্রিশে একটা চমৎকার ঘটনা বর্ণনা আছে যে পিতামাতাকে ভালোবাসা খেদমত করা কেমন ফজিলত এই ঘটনাটা মশুহুর ঘটনা যে কোনো এক এটা বানিসালের ঘটনা কিন্তু সেই সনদে বুখাইতে মজুদ আছে যে আল্লাহ রসুল বলছেন আবদুল্লাহ ইবন ওমর বিন খাত্তাব থেকে বর্ণনা আছে রিওয়ায়তটি তো তিনি বলছেন যে আল্লাহ মাহমুদ আসলামকে বলতে শুনেছি যে তিনজন ব্যক্তি তিনজন যুবক একদা রাস্তাতে চলাচল করছিল তো রাস্তাতে চলাচল অবস্থাতেই হঠাৎ ঝড় বৃষ্টি তুফান একটা প্রাকৃতিক একটা দুর্যোগ নেমে আসে অথবা তিনজন বন্ধু একত্রিত একটা গুহার মধ্যে প্রবেশ করে যায় গুহার মধ্যে প্রবেশ করে তারা কিছুক্ষণ ওখানে অপেক্ষা করছে হঠাৎই গুহার মুখ দিয়ে যে মানে যে মুখ দিয়ে ঢুকেছিল ওর পাঁচ পাথর ছিল ওই পাথরটা এসে গুহার মুখটা বন্ধ করে দেয় ওরা ভীত সন্ত্রস্ত যে আমাদের ঘরটা আমাদের ভেতরে আছি আশেপাশে কোনো মানুষ নাই কাউকে ডাকলে কেউ শুনতে পাবে না এমতো পরিস্থিতিতে আমরা আটকে পড়েছি কিভাবে বের হবো তারা একদম চিন্তিত তারা ও মানে একদম মানে চিন্তিত ভয়ঙ্কর পরেশানির মধ্যে পড়ে গেছে এমতো পরিস্থিতিতে তখন নিজের বলাবলি করতে শুরু করলো যে এখন আমাদেরকে রক্ষা করতে পারে আমাদের রব আল্লাহ সুবাহ তালা অতএব আমরা যারা নেক আমল করেছি ভালো কর্ম করেছি সে আমলের ওসিলাতেই এখন আল্লাহর কাছে প্রার্থনা করো আল্লাহ পারে আমাদেরকে এই মানে বিপদ থেকে এখন উদ্ধার করতে তো তিনজনের মধ্যে একজন সঙ্গে সঙ্গে আল্লাহ কাছে দোয়া করছে যে আল্লাহ সুবাহ তালা তুমি তো জানোই যে আমার দু একটা পিতা মাতা আমার ছিল তারা খুবই বৃদ্ধ এমতো পরিস্থিতিতে আমি প্রতিদিন আমি মানে কাজে যেতাম মানে তিনি মানে গাছপালা কাটতেন যেটাকে কুঠুর বলা হয় তো গাছপালা আমি কেটে নিয়ে আসতাম সন্ধ্যাবেলায় ফিরতাম এসে তারপরে আমি গরু থেকে এই দুধগুলো আমি চুয়াতাম তারপর আমার পিতা মাতাকে আমি খাওয়াতাম তো একদা আল্লাহ সুমতালাকে মানে সাক্ষী রেখে বলছে আল্লাহ একদ আমি বাড়িতে ঢুকে দেখছি যে আমার পিতা মাতা উভয় তারা ঘুমাচ্ছে তারপর আমি গেলাম দুধ গরম করলাম তারপর আমি আমার পিতা মাতার মাথার কাছে এসে দাঁড়ালাম এসে দেখছি তখনও তারা ঘুমাচ্ছে তখন তিনি বলছেন নিজে বলছেন যে আমি অপছন্দ করলাম যে আমার পিতা মাতাকে আমি না দিয়ে আমার ছেলে সন্তানকে আমি খাওয়াবো না আবার ওই বর্ণনাকারী ওই ব্যক্তি তিনি বলছেন তিনি বলছেন যে আমার ছেলে মেয়ে আমার স্ত্রী সবাই কাদাকাটি করছে ক্ষুধার যন্ত্রণায় কিন্তু এটা আমার অভ্যস্ত না যেমন মাতাকে না খাইয়ে আমার ছেলে মেয়েদেরকে খাবো এটা আমি অপছন্দ করলাম আল্লাহকে বলছে আল্লাহ আমি অপছন্দ করেছিলাম যে আমি আমার পিতামাতাকে না খাইয়ে আমি কিভাবে আমার ছেলে মেয়ে বউকে খাওয়াই অথচ ছোট ছোট সোনামণিরা তারা সেখানে কাদাকাটি করছে তার বাবার পা ধরে তিনি বলছেন যে আল্লাহ আমি সেদিন তোমার সন্তুষ্টির জন্যই শুধুমাত্র আমার পিতা মাতাকে না খাইয়ে আমি ছেলে মেয়েকে দিই নাই তারপরে তিনি নিজে বলছেন যে আমি আমার পিতা মাতার মায়ের দুজনের মাথার কাছে দাঁড়িয়ে থাকলাম ইতিমধ্যে ফজরের ওয়াক চলে আসলো মানে একদম ফজর ঘনি আসলো তারপর আমার পিতামাতা উঠলো তারপর তাকে গরম করে আমি দুধটাকে পান করালাম এই যে ঘটনাটা তিনি বলছেন যে আমি তারপরে তাকে দুধ পান করালাম ফজর পর্যন্ত দাঁড়িয়েছিল তার পিতামাতা সহি বর্ণনা বুখারি মুসলিমের বর্ণনা এত সুন্দর একটা ঘটনা সহি বর্ণনা পিতামাতার খেদমত তাদের মানে সম্মানার্থে এর চাইতে সহি বুখারি মুসলিমের বর্ণনা তো সুন্দর একটা ঘটনা বিশ্বনবী বর্ণনা করেছেন এই ঘটনাটা যদি আমরা বলি কত না উত্তম হয় এটাও অত্যাধিক ফজিলতপূর্ণ এবং মাসিহুর একটা হাদিস তারপরে তিনি এই ঘটনাকে স্মরণ করে আল্লাহকে বলছে আল্লাহ এই কাজটা তো তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো এই বলে যখন দোয়া করলো তখন সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে রহমত আসলো এবং ওই পাহাড়ের মানে গুহার মুখে যে পাথরটি ছিল পাথরের ক্রিয়াদ অংশ খুলে গেল এই যে ঘটনা সে বুখারি দু হাজার দুইশো পনেরো তিন হাজার চারশো পঁয়ষট্টি নম্বর হাদিস দু হাজার তিনশো তেত্রিশ নম্বর হাদিস বুখারিতে একাধিকবার এসেছে কত চমৎকার ঘটনা আমরা এই ঘটনাগুলো আলেম ওলেমা যারা আছে যারা ওয়াজ করেন তারা পেশ করতে পারেন এবং বুখারি মুসলিমে আরও একাধিক হাদিস আছে বিশেষ করে আল্লাহ নাসরুদ্দিন আলবান রহমল্লা সিলসিলা হাদিসে সাহিয়ার মধ্যে এই ধরনের অনেকগুলো ঘটনা নকল করেছে সহি সনদে আপনারা বইটা থেকে সংগ্রহ করতে পারেন চমৎকার চমৎকার সহি হাদিস ভিত্তিক ঘটনা বর্ণনা মজুদ আছে আর সবচেয়ে বড় কথা আমরা বলতে চাই এটাই যে জাল হাদিস বর্ণনা করার দরকার নেই জাল হাদিস বর্ণনা করার কোনো দরকার নেই জৈফ হাদিস ইকতলাব আছে বর্ণনা করলেন যদি আমি দ্বিমত করি যে না জৈফ হাদিসও মানুষের মধ্যে প্রচার করা উচিত নয় কেন এটা দুর্বল এটা সন্দেহজনক জিনিস সন্দেহ থেকে দূরে থাকতে হবে তারপরে জাল হাদিসের ব্যাপারে সমস্ত ওলেমারে একমত যে না এটা বর্ণনা করা যাবে না এটা গুনায় কাবিরা এটা হারাম মানে নিকৃষ্ট কাজ বিশ্বনবীর নামে তার থাকার জায়গায় জাহান্নাম একাধিক আছে আল্লাহ সেই বক্তাকে মিথ্যুক বলেছে যে ব্যক্তি মিথ্যা মানে জাল হাদিস বিশ্বনবীর নামে চালিয়ে দেয় তাই আমরা অনুরোধ করবো এটা শুধুমাত্র ইসলাহী ভিডিও যারা বক্তা আছেন আপনারা প্রত্যেকের হাতে মোবাইল আছে মাকতাবাই সামালা লোড করে নেন আপনার স্টেজে বসে আপনার চেক করে নিতে পারেন যে বর্ণনাগুলো আপনার মানুষের সামনে বলবেন কেননা আপনি একজন আলেম আপনার দায়িত্ব আছে আর দিন এটা সম্পূর্ণ একটা আমানত মানুষকে যখন আপনি প্রচার করছেন আমানতটা যেন যথার্থ হয় আমানতের মধ্যে যেন কোনো ভেজাল না থাকে একটুক মনে রাখবেন আমরা এতটা ইসলামমূলক আজকে আলোচনা করলাম আল্লাহ সুবাহ আমাদের সকলকে এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করো আল্লাহ আমিন এ দোয়া এ দাওয়া রেখে আজকে মতো আমরা আলোচনা শেষ করলাম ওম আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওয়া বারাকাতুহু